are you down in the dumps so hello everyone আমি আজকে আরেকটি ইডিয়াম নিয়ে এসেছি সাপোজ আমাদের সাথে অনেক সময় হয় না আমরা ডিপ্রেসড আছি অর আমরা আপসেট হয় না এমনটা সবার সাথেই হয় একটা মানুষ তো সবসময় হাসি খুশি থাকে না কখনো সে আপসেট হয় কখনো সে ডিপ্রেশনে ভুগে সো এই টাইমটাতে আমরা কি ইউজ করতে পারি আপনার একটি ফ্রেন্ড আসলো আপনার কাছে আপনাকে বললো রে তোর কি মন খারাপ আই ইউ আপসেট সো আপনি উত্তরে কি বললেন আপনি উত্তরে হয়তো বা বেশিরভাগ মানুষই বলবে হ্যাঁ আমি আপসেট হ্যাঁ আম আপসেট এটার পরিবর্তে আপনি কি ইউজ করতে পারেন এটার পরিবর্তে কিন্তু আপনি বলতে পারেন yes I'm feeling down in the dumps so আপনি কিন্তু এটা ইউজ করতে পারেন if you use idioms your speaking more like native নেটিভরা কিন্তু ইডিয়াম অনেক বেশি ইউজ করে সাচ অ্যাস আরেকটি এক্সাম্পল দেওয়া যাক he is been down in the dumps since he found out he didn't get his scholarship সে স্কলারশিপ পায় নাই তার জন্য তার মনটা সেট তার মন খারাপ so he is sad or upset so sad upset ডিপ্রেশনে ভুগছে মন ভালো না এটার ক্ষেত্রে কিন্তু আপনি এই ইডিয়ামটা খুব ইজিলি ইউজ করতে পারেন down in the dumps so let me know in the comment section আজকের লেসনটা আপনাদের সবার কেমন লাগলো thank you so much for watching this video take care bye bye আবার দেখা হবে নেক্সট কোনো লেসনে